হ্যালো কি অবস্থা স্বাগতম ফুনাহনিক বংশে প্রতি সোম এবং বৃহস্পতিবার রাত আটটায় আমার নতুন নতুন রেসিপি আসবে শুধুমাত্র ফুদাহলিক বংশে আজ আমি রান্না করব ডিমের কোরমা এটি আমার প্রিয় খাবারগুলোর মধ্যে একটি রান্না করতে যেমন কম সময় লাগে তেমনি খেতেও খুব সুস্বাদু হঠাৎ মেহমান চলে আসলে এর চেতে সহজ আইটেম আর হতেই পারে চলুন তাহলে রান্নায় চলে যাই নিতে হবে ডিম আমি নিয়েছি জাটি ডিম এদেরকে দশ থেকে পনেরো মিনিট ধরে সিদ্ধ করব। এরপর চুলা থেকে নামিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নিতে হবে এখন ডিমের উপর হালকা এক চিমটি হলুদ এবং অল্প লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিতে হবে তেলে ভাজার সময় অল্প অল্প যখন বাদামি রং দেখা দিবে তখনই আমি ডিমটা নামিয়ে নিব এখন আমার ডিমটা রেডি কাঁচামরিচ নিব ফালি করা দুধ নিব দুই দুশো পঞ্চাশ থেকে পাঁচশো গ্রাম ডিম অনুপাতে দুধ নিতে হবে আমি যেহেতু চারটি ডিম নিয়েছি সেহেতু আমি দুশো পঞ্চাশ গ্রাম দুধ নিব তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিব তেল নিব তিন টেবিল চামচ লবণ নিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট একটা চা চামচ গরম মশলা বাটা হাফ চা চামচেরও কম আমার গরম মশলার ঘ্রাণটা ভালো লাগে তাই আমি গোটা কিছু গরম মশলাও নিয়ে নিব যাদের গরম মশলার ঘ্রাণ তেমন একটা পছন্দ না তারা গোটা তিনটি এলাচ দুটি দারুচিনি দুটি তেজপাতা নিলেই হবে মশলা বাটা নেওয়ার কোনো দরকার নেই প্রথমে প্যানে গোটা গরম মশলাগুলো দিয়ে অল্প আজে ভেজে নিব এতে করে পুরো তেলটার মধ্যেই গরম মশলার স্মেলটা ছড়িয়ে যাবে এরপর পেঁয়াজ দিয়ে নিব এবং পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে বাদামি রং করে নিব অল্প বাদামি রং হয়ে এলে এতে মশলা বাটা আদা রসুন পেস্ট দিয়ে দিব মশলা পেঁয়াজকে একটু তেলের মধ্যে ভালো মতো ভেজে নিব এখন দুধটুকু ঢেলে দিব এরপর নাড়তে থাকবো খানিক্ষণ পরে দেখা যাবে যে দুধটুকু ভারী হতে শুরু করেছে তখন ডিমগুলো দিয়ে দিব কেউ কোরমা ঝোলঝোল খেতে পছন্দ করে কেউ ভারী খেতে পছন্দ করে আমি ভারী হলে খেতে বেশ পছন্দ করি তাই আমি ঝোলটা একটু ভারী হওয়ার জন্য অপেক্ষা করব। কাঁচামরিচ দিয়ে দিব এবং লবণ ঠিক মতো দিয়ে দিব যখন দেখব যে ঝোলটা ভারী হয়ে আসছে তখন নামিয়ে নিব উপরে অল্প বেরেস্তা দিয়ে সার্ভ করব। ব্যাস হয়ে গিয়েছে আমার ডিমের কুরমা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে কেমন হয়েছে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ